ভাই দেখেন এই যে আগামী দিনের ভবিষ্যৎ এই যে ফ্রি ফায়ার খেলে সবসময় ঠিক আছে এগোরে দ্বারা এই দেশের কোনো কল্যাণ কোনো প্রত্যাশা আশা করা যায় না এই যে আরেকজন আছে ধন্যবাদ ভাই সারাদিন আচ্ছা ফ্রি ফায়ার সম্পর্কে কি আমি বুঝলাম এই খেলাটা কি এই খেলা কি সারাদিন খেলতে হয় হ্যাঁ? মায়ের বাপ ভিডিও বন্ধ করে তোমার গেম নিয়ে চিন্তা করতে না আপনি এই যে ফ্রি ফায়ারটা খেলেন আপনি কি পারে এই জায়গায় আমার কোন তো ভাই হ্যাঁ আপনি ফ্রি ফায়ারে কি পান যে আপনি ফ্রি ফায়ার খেলতে হয় চাপ ইন্দে চাপ এগোর জন্য এই দেশটাকে ধ্বংস করছে যে এরা ঠিক আছে এই যে তিনজন দেখেন ভাই এরা খালি সারাদিন ফ্রি ফায়ার খেলে সারাদিন ফ্রি ফায়ার এই একসাথে বয় খেলতেছে মানে বাংলাদেশে এগুলো কোনো অবদান নাই এরা সারাদিন খালি ফ্রি ফায়ার খেলে এদের এদের মানে এরা কি করবো আগামী ভবিষ্যতে আমি বুঝি না এটা বন্ধ কি করবো কি ভাই স্কুল কলেজ বন্ধ ভাই কিছু করার নাই খেলাধুলা তো বাংলাদেশে ফুটবল ক্রিকেট খেলা কিছুই নাই খেলা নাই ফুটবল যে এই মাঠটাও নাই ভাই তো প্রিয় দর্শক আপনারা দেখছেন কি বলতেছে যে ফুটবল খেলার মাঠ নাই তারপরে কি স্কুল কলেজ বন্ধ এটা তুই পরে বয়স দেবো তোর ইয়ে দিয়ে টিকটকে যেই হ্যাঁ, এই যে এই লোকটা হচ্ছে হিটলার এই হিটলারে সবাই শিখাইছে ফ্রি ফায়ার কীভাবে খেলতে হয় ভাই সারাদিন এই যে ফ্রি ফায়ার খেলে আবার দেন ভাই হাতে কি লাগাইছে দেন ভাই দেন হাতে কি লাগাইছে চাপস না তার ভিডিও মারে ভিডিও সব রিপোর্ট মারবো আজকে আমার ভিডিও রিপোর্ট মারবো বাট ফ্রি ফায়ার মানে ফ্রি ফায়ার খেলা বন্ধ করবো না দেন আবার হাতে কি লাগাইছে ভাই এই কি লাগাইছে খেলার লেগে ভাই এরা যে প্রফেশনাল এই ফ্রি ফায়ার গেম খেলে এরা হ্যাঁ। আমরা এখন এই যে চার দোকানদারের কাছে যাবো সে কি বলে একটু শুনি তার বক্তব্য আলাউদ্দিন ভাই এই যে আপনার দোকানে যে যে ফ্রি ফায়ার খেলতেছে এগো বিষয়ে আপনি কি বলতে চান বিষয়ে বলতে চাচ্ছি যে এরা খুব ভালো লোক এবং কি হাসান ভাই ফিরিয়ের খুব বেশি বুঝে ওনারা লাইক করি আমি বলতেছি উনি ফিরে খেলায় ভাইরাল হয়ে যাক দেশের কি অনেক প্রয়োজন ওরা দেশের মানে ভবিষ্যৎ আর চোদ্দই বিষয়ে আপনি কি বলতে চান চোদ্দই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি বিষয়ে বলতে চাচ্ছি ফেব্রুয়ারি তো ফেব্রুয়ারি এটা তো মেয়েদের না থাক বলবো না ওটা ভাই বললে আমাদের তারা যেন কোনো জায়গায় না যায় এরকম বিষয় একটা বলেন ঠিক আছে ওরা যেন কোনো কারণে না যায় চোদ্দই ফেব্রুয়ারি মা বাবার সাথে কাটায় থাকুক একটা ফুল নিয়ে যেটা তার গার্লফ্রেন্ডকে দিবে বয়ফ্রেন্ডকে দিবে এটা তার মাকে দিবে হ্যাঁ ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য এখন আমরা প্রিয় দর্শক এই চার দোকানে আরও অনেক ভাই ব্রাদার আছে এই জায়গায় আমরা এখন তাদের মুখ থেকে শুনবো চোদ্দ ফেব্রুয়ারি বিষয়ে ওনারা কি বলতে চান হ্যাঁ আপনি চোদ্দ ফেব্রুয়ারি বিষয়ে কি বলতে চান কন বাংলাদেশে এই যে চোদ্দ ফেব্রুয়ারি বিষয়ে আপনি কি বলতে চান আমাকে বলেন বলেন বলেন আচ্ছা চোদ্দ ফেব্রুয়ারিতে আমরা দেশে যেতে অনুষ্ঠান করতে পারতাম আমার ক্ষতি করতে পারতাম ভাই ব্রাদার নিয়ে অনুষ্ঠান করতাম করতাম ভালো লাগতো কিন্তু আজ আমরা এই বাসাঞ্চর আইসা কোনো কিছু করতে পারতেছি না দুঃখের বিষয় আপনি কি জানেন বাংলাদেশে চোদ্দ ফেব্রুয়ারি যে মেয়েরা এই আকাম মানে আকামে যায় আপনি কি এটা ভালোভাবে জানেন এটা তো আমরা জানি না